মোৰো মন যায় মন যায় মোৰো মন যায় চকুত চকুত হৈ চাবৰে লাহে লাহে সর পাবলে কাষে কাষে খোজ দিবলে মন যায় মোৰো মন যায় সকুত সকুত হব মন যায় দিয়া তোমার দেখো যা যাবর অভিমান মুঠিতে রাখো খমুখ যেতিয়া তোমার দেখো যা যাবর অভিমান মুঠিতে রাখো muru mon jai mon jai muru mon jai দেয় অনুভব ভয় লাগে যারা কথারে তো বলে নাম দিয়া জানো সা শিহরণ কবালে কিয় এনে ভাল লগা অসহায় অসহায় নীৰৱতা ক'বানে কিয় এনে ভাল লগা

চকু থব মন যায় উদাসী উদাসী গধুৰ পলকতে জোৰ সপোন আহি বহে নিচৰ বাটত নামে তুমি পোহৰ দিয়া সাহনো বাঢ়ে মোৰ খোজৰ বাটত ছায়া নামে তুমি পোহৰ দিয়া সাহনো বাঢ়ে মন যায় মন যায় মন যায় còn dài mùa đua mòn dài চোৱাত বতৰীয়া হৃদয়ৰে বাকী তেজ সিঁচি সিঁচি তোমাক ভবাৰ বতৰীয়া দুচকুৰে আহা ফুৰে হাঁহে আৰু হৈ পাতৰা কাইতে খোজে দুচকুৰে আহা ফুৰে হাহে আর হই আতরা কাইতে খুশে মন যায় মন যায় মন যায় দারা রে রে রে রে দারা রে রে রে রে দারা রে রে মন চায় মন চায় মন চায় চকু থব মন যায় টুকুৰা টুকুৰা ভাঙি গুৰি হোৱা মনটোক কিদৰে জোৰা দিওঁ খেলি মেলি বুঢ়া ধুই খেতা কৰা বেদনা বেদনা মোর ভাল পোয়া তোমাক হেৰুৱাই পাথৰ হিয়া বেদনা বেদনা মোৰ ভাল পোৱা তোমাক হেৰুৱাই পাথৰ হিয়া মন যায় মন যায় মন যায় দাদা রে রে রে na na di di মন যায় মরু মন যায় মন যায় মরু মন যায় মোৰে শুভ কামনা লাহে লাহে আঁতৰাই আনি ললো মই মোক তোমাৰ পৰা কিলো হ'ল সপোন সপোনে ৰ'ল সাধনা আজি যে আধৰুৱা হ'ল কিলো হ'ল খপন খপনের সাধনা আজি যে আধৰুৱা হ'ল মন যায় মন যায় মন যায় দাৰা ৰে ৰে ৰে দাৰা ৰে রে দাৰা রে রে রে মন যায় মন যায় মন যায় চকুত চকু থব মন যায় মন যায় মন যায় মন যায় মন যায় মন যায় মন যায় মন যায়